সুপ্রিয় দর্শক ও শ্রোতা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন আজকের বিশেষ বিশেষ খবর শুরু করছি প্রথম আলো পত্রিকা থেকে যে কারণে ইরানে বিক্ষোভ এতটা ছড়িয়ে পড়েছে গত ষোলো সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশ হেফাজতে বাইশ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে অভূতপূর্ব বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের সরকার জনবিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নিয়েছে এখন পর্যন্ত শিশুসহ দেড় শতাধিক মানুষ সেখানে নিহত হয়েছেন আহত হয়েছেন শত শত মানুষ আটক করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে ইরানের শাসক গোষ্ঠী কুর্দিস্তানের ওপর সহিংস হামলা পরিচালনা করছে এর মধ্যে ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকাও রয়েছে কোন পথে চলছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি কি ঠিক পথে চলছে সরকার অনেক চেষ্টা করে ডলারের দাম একটা স্থিতিশীল জায়গায় রাখার চেষ্টা করছে তাতে কি ফলাফল আসছে কমেন্ট করে জানাবে প্রথমেই বলেনি বাংলাদেশ ব্যাংকের মে দুই হাজার বাইশের রিপোর্টে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট অন্যান্য দেশের মুদ্রার তুলনায় কোনো দেশের মুদ্রার মান কতটা শক্তিশালী ছিল একশো ষোলো দশমিক দুই টাকা নতুন রেট পাওয়া যাবে জানুয়ারিতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই রেট অবশ্যই বেড়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান রেট এখনও মে মাসের রেটের থেকেও কম তাই ডলারের রেট সামনে না বাড়ার এখনো কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না গত এক বছরে টাকার মান কমেছে তেইশ শতাংশের মতো যেটা এশিয়ার মধ্যে সব থেকে বেশি ইত্তেফাক বেড়েছে লোডশেডিং অতিষ্ঠ জনজীবন গ্যাস সংকট আরও বেড়েছে ফলে কমেছে বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে বিপর্যয়ের সময় বন্ধ হয়ে যাওয়া কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র এখনও চালু করা সম্ভব হয়নি স্পট মার্কেট থেকে এলএনজি গ্যাস কেনা যাচ্ছে না সব মিলিয়ে সারা দেশে বেড়েছে অনিয়ন্ত্রিত লোডশেডিং দিনে রাতে সমান্তালে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন পাশাপাশি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে কাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে যুগান্তর ক্রিমিয়া সেতু বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করলেন পুতিন ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড মন্তব্য করেছেন তিনি রোববার ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন খবর বিবিসি ও রয়টার্স সড়ক দুর্ঘটনা নয় ঝিনাইদহে তিন ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার দুই চ্যানেল টোয়েন্টি ফোর ট্রাকচাপায় নয় ঝিনাইদহের ভেটেরিনারি কলেজের ভিপি সহ তিন ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতদের স্বজন ও বেঁচে যাওয়া দুজনের অভিযোগ হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিয়েছে ছাত্রলীগের এক নেতা ও তার অনুসারীরা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সাময়িক বহিষ্কার করা হয়েছে প্রধান আসামি সহ জেলা ছাত্রলীগের সাত নেতাকে সমকাল হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে নিশানা করে ছবি প্রকাশ সম্প্রচার চলতে চলতে শনিবার হঠাৎই কিছুক্ষণের জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাকারদের কবলে পড়েছিল নিউজ বুলেটিন চলাকালীন হঠাৎ করেই টেলিভিশনের পর্দায় একটি মুখোশের ছবি ভেসে ওঠে তারপরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি দেখা যায় যেটির নিচে আগুন জ্বলছে তার নিচে মাসামিনী এবং বিক্ষোভে নিহত আরো তিন নারীর ছবি কালের কণ্ঠ সংসদ থেকে নিজ এমপিদের পদত্যাগ চায় বিএনপি আগামী দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের আগে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত দিতে চায় বিএনপি এর মধ্যে উল্লেখযোগ্য হল দলীয় সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগ বাকি দুটি সিদ্ধান্ত হল যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা এবং নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করে তা জাতির সামনে তুলে ধরা বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এই তিনটি বিষয় চূড়ান্ত করতে দীর্ঘ আলোচনা হয়েছে